Get ready for the greatest shape of your life. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি নতুন ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি এই মুহূর্তে যে ভিডিওটি নিয়ে এসছি এটা আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে লাস্ট যে কর্পোরেট ওয়েবিনার হয়েছে সেখানে কিন্তু অ্যাশমো স্যার গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে তার মধ্যে ও কেওয়াইসি নিয়ে কিছু কথা বলেছে এটা আমরা অ্যাজ এ ফাউন্ডার আমাদের কিন্তু প্রত্যেকেরই জানা দরকার কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু ও কেওয়াইসিটা ফিল আপ করতে হবে অ্যাশমো স্যার যে কথাটা বলেছেন আমি হুবহু সেই কথাটাই আপনাদের মাঝে তুলে ধরছি যে কথাটা বলেছেন যে একবার আমরা যখন আপনার অ্যাকাউন্ট উল্লেখযোগ্য পরিবর্তন করব তখন আপনাকে অবশ্যই আপনার পরিচয় যাচাই করতে হবে আমার আমাদের অবশ্যই আপনাকে যাচাই করতে হবে এবং প্রতিটি দেশের জন্য আলাদা সিস্টেম প্রয়োজনীয়তা থাকবে আমাদের প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা সিস্টেম প্রয়োজনীয়তা থাকবে এটা আমরা প্রত্যেকেই জানি এটা করতে আমাদের যেটা খরচ হবে সেই বিষয়ে আসমুল ফরে স্যার বলেছেন এতে কোম্পানির খরচ হবে এক ডলার থেকে শুরু করে ব্যক্তি প্রতি কয়েক ডলার পর্যন্ত এটা কিন্তু গেটের বাইরে মানে এটা আমাদের এই যে অনপ্যাসিভ কোম্পানির মধ্যে কিন্তু নয় এটা কোম্পানির বাইরে যে সিস্টেমটা সেই সিস্টেমটার মধ্যেই খরচটা হবে এটা শুধুমাত্র প্রতিষ্ঠাতাদের জন্য আমরা যারা ফাউন্ডার্স আছি ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন যারা ফাউন্ডার্স আছি তাদের জন্যই কিন্তু অনপ্যাসিভ কোম্পানি এই খরচটা করতে যাচ্ছে ও কে ওয়াইসি এই মুহূর্তে রেডি আছে এবং এই আমাদের ও কেওয়াইসিটা ফিল আপ করার জন্য বা প্রসেসটা রেডি করার জন্য অন প্যাসিভ কোম্পানির তরফ থেকে যে খরচটা হবে প্রত্যেক ব্যক্তি পারপাস অ্যাশমুফারে স্যার কিন্তু সেই কথাটাই বলছে এবং সেই টাকাটা কিন্তু আপনার আমার কাছে অ্যাশ মুফারেসার চাচ্ছে না এখানে কি বলছে যে এক ডলার থেকে শুরু করে ব্যক্তি প্রতি কয়েক ডলার পর্যন্ত কিন্তু খরচ হবে এবং অ্যাশ মুফারেসার বলেছেন যে ও কে ওয়াই সি এআই চালিত রিয়েল টাইম আইডি যাচাইকরণ তৈরি করছি মানে ও কেওয়াইসিটা রিয়েল টাইম আইডি যাচাই করার জন্যও কিন্তু এটি তৈরি করা হচ্ছে আমাদের স্বাধীনভাবে বৈধতা নিশ্চিত করার জন্য এটি আরও প্রয়োজন ছিল এটা আমাদের অবশ্যই একটা উপায় আপনাকে যাচাই করার জন্য আপনার আইডি শনাক্ত করার জন্য আমাদের এটা চমৎকার একটা এটা মাধ্যম আর কি ও কেওয়াইসিটা ইতিমধ্যে দুইশোটিরও বেশি দেশে কিন্তু পরীক্ষা করা হয়ে গিয়েছে চমৎকার একটা বিষয় হলো ইতিমধ্যে দুইশোটিরও বেশি দেশে এটি পরীক্ষা করা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এটা আমরা সবাই জেনে খুশি হব এটি বাজারের বর্তমান যে নাগালের প্রসারিত করেছে বর্তমানের যে বাজার আছে সেটাকে প্রসারিত করেছে বর্তমান যে বাজার আছে সেটাকেও প্রসারিত করেছে বর্তমানে বাজারে যে চাহিদা আছে সেটাকেও কিন্তু প্রসারিত করেছে এবং সেই সাথে অ্যাশ কিন্তু একটা চমৎকার কথা বলেছেন যেটা হলো আমাদের যে ও কানেক্ট ও কানেক্টটা কিন্তু আমাদের এই যে আমরা লাস্ট কর্পোরেট ওয়েবিনার যেটা করলাম এটাই আমাদের ও ইএস e এর বাইরে শেষ কনভারসেশন বা লাইভ প্রোগ্রাম বা ওয়েবিনার আমরা যেটাই বলি না কেন এর বাইরে আর কখনোই আমাদের ওয়েবিনার হবে না এরপরে এটাকে অবশ্যই অন ব্যাসিক ও ইএস ড্যাশবোর্ডে সংযুক্ত করা হবে এবং তারপরেই কিন্তু আমরা এটা দিয়ে কর্পোরেট ওয়েবিনার করতে পারবো এবং যখন আমাদের কর্পোরেট ওয়েবিনার করার জন্য ও কানেক্টটা দিয়ে দেওয়া হবে সাথে সাথে কিন্তু আমাদের ও ট্র্যাকারটাও লাইভ হয়ে যাবে আমি আবারও বলছি যখনই আমাদের ও কানেক্টটা দিয়ে দেওয়া হবে ও এস ড্যাশবোর্ডে এবং সাথে সাথে আমাদের ও ট্র্যাকারটাও দিয়ে দেওয়া হবে এবং এটাই শেষ কর্পোরেট ওয়েবিনার ও এর বাইরে আমাদের ও কানেক্ট প্রোডাক্ট দিয়ে সত্যি আমরা কতটা গর্বিত কতটা আনন্দিত যে দুইশো প্লাস কান্ট্রিতে অলরেডি কেওয়াইসি পরীক্ষা কমপ্লিট হয়ে গিয়েছে কেওয়াইসি পরীক্ষা করার জন্য যা যা দরকার প্রসেস ছিল সেটা করা হয়ে গিয়েছে এবং আমাদের প্রত্যেক ফাউন্ডার পারপাস যে টাকাটা খরচ হবে সেটাও কিন্তু কোম্পানি খরচ করছে এর কেওয়াইসি ফিল আপ করার জন্য বা কেওয়াইসি সংযোগ করার জন্য country by country country to কান্ট্রিতে একটা সংযোগ করার জন্য যে টাকাটা খরচ করতে হয় সেটা কোম্পানি খরচ করছে সত্যি আমরা এই জায়গা জায়গাটাকে এনজয় করব আমরা যে সিস্টেমটা পেয়েছি সেটাকে অন করব এবং আগামী দিনে জয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স আপনারা আরও জেনে খুশি হবেন যে আমাদের কিন্তু এই যে আমরা যখন ও কানেক্টটা পেয়ে যাবো আমরা যখন ও কানেক্টটা পেয়ে যাব তখন কিন্তু কয়েক সপ্তাহের জন্য এক সপ্তাহ কি দুই সপ্তাহের জন্য আমরা এটা ফ্রি ট্রায়াল দিতে পারবো এটা আমরা জানি যে ও কানেক্টটা কিন্তু বলা হয়েছে লাস্ট কর্পোরেট ওয়েবিনার এটাই ও ইয়েসের e বাইরে এবং পরবর্তীতে যখন আমরা এটা পাবো আমরা দুই থেকে তিন সপ্তাহ বা এক থেকে দুই সপ্তাহের জন্য এটা আমরা ফ্রি ট্রায়াল দিতে পারবো এবং পরবর্তীতে এটা বাই সেলিং শুরু হয়ে যাবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম